আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আরবি শিক্ষার দ্বিতীয় পার্টে আমরা আরবি যুক্ত হরফ সম্পর্কে পড়েছি অনুশীলন করেছি এবং বুঝেছি এবং আমরা ভালোভাবে বিষয়টি লক্ষ্য করে মাথায় রেখেছি যে আরবি হরফ যুক্ত হয়ে শুরুতে আসলে কেমন হবে শেষে আসলে কেমন হবে এবং মাঝখানে আসলে কেমন হবে আজকে আমরা আরবি দুই হরফ বিশিষ্ট যুক্ত হরফের অনুশীলন করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বা জিম জিম বা ফা صد صد ফা কাফ shin shin kaf ain lam lam ain ba ghoin ghoin ba kaf off off kaf sin ha ha sin ta bod bod ta kho jim jim kho ya sa sa ya mim nun nun mim za lam lam za ha mim nun jim ba waw ba dal of ra sin za আমরা একবার করে বলে দিচ্ছি কিন্তু আপনারা পৃষ্ঠাটি আঙ্গুল ধরে বারবার পড়বেন যেমন বা জিম জিম্বা বা জিম জিম্বা এভাবে আপনারা প্রতিটি যুক্ত হরফই বারবার করে অনুশীলন করবেন এবং এটা শুধু এই পৃষ্ঠাতে না যুক্ত হরফের যে কয়টো যেই কয়টি অনুশীলন দেয়া রয়েছে প্রতিটা পৃষ্ঠায় আপনারা বারবার করে অনুশীলন করবেন এখন আমরা তিন ও চার হরফ বিশিষ্ট যুক্ত হরফের অনুশীলন করছি ক লাম বা অফ তা লাম সদ মিম দাল জিম হা র অফ লাম মিম সিন হা মিম তা জিম দাল আইন অফ দাল খ বা র নুন আইন তা শিন ফা আইন ফা বদ লাম বদ হা কাফ মিম সিন জিম দাল ফা সদ লাম তা লাম আইন লাম কাফ সা অফ lam ta ain lam of ta nun ain mim ta jim ain lam nun ya fa ain lam ya of ya nun nun ba o shin kaf lam mim ta এখন আমরা তিনের অধিক অর্থাৎ বহু হরফ বিশিষ্ট যুক্ত হরফের অনুশীলন করব যেমন ইয়া নুন কফ লাম বা তা মিম লাম কাফ বা নুন আইন মিম তা ইয়া তা কাফ লাম মিম ইয়া ফা অফ হা ওয়াও আলিফ ইয়া সিন তা গইন ফা র বা প শিন তা মিম বা ইয়া নুন তা ইয়া মিম ইয়া নুন কাফ আপনারা শুধু যুক্ত হরফগুলো অনুশীলন করবেন না আমরা যেভাবে উচ্চারণ করে পড়ছি এভাবে উচ্চারণগুলো সঠিক করে অনুশীলন করার চেষ্টা করবেন লাম আইন লাম কাফ মিম প লাম অফ তা মিম ওয়াও আলিফ বা ইয়া নুন কাফ মিম আলিফ নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম মিম তা কফ ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা শিন র তা মিম তা লাম সা ওয়াও নুন ইয়া সিন তা ইয়া অফ নুন ইয়া নুন সা আইন কাফ মিম কফ মিম ক র ইয়া র আলিফ লাম নুন সিন হামজা lam, nun, ha, mim. Fa, jim, ain, lam, nun, ha, mim. Mim, sin, ta, dad ain, sa, ya, nun. Lam, ya, sin, ta, ho. Lam, fa, nun, ha, mim. Lam, ইয়া জিম মিম আইন নুন কাফ মিম এখন আমরা অনেক সময় তা হরফটি শেষে অনেক সময় লম্বা আকার ধারণ করছে আবার অনেক সময় গোল আকার ধারণ করছে এই বিষয়টি আপনারা হরফ যেহেতু চিনেছেন তো এভাবেই পড়ে যাবেন এই বিষয়টি আসলে চিন্তার কোনো বিষয় নয় যারা আরবি ব্যাকরণ নিয়ে পড়াশোনা করবে এটা তাদের জন্য আমরা যারা শুধু আরবি শিখব কোরআন পড়ার জন্য আমাদের জন্য এই বিষয়টি আসলে ভাবার মতো কিছু নেই শুধু চিনলেই হবে এবং আমরা জানি যে সায়ের উপর তিনটি নক্তা রয়েছে এবং শিনের উপরও তিনটি নক্তা রয়েছে খেয়াল রাখবেন যখন যুক্ত হয়ে আসে যখন যুক্ত হয়ে আসে তখন তিন নক্তা যদি উপরে থাকে লক্ষ্য করবেন নিচে যদি তিনটি মাথা থাকে তাহলে মনে করবেন এটা শিন আর যদি দেখেন একটি মাথা রয়েছে তাহলে এটা সা আর আমরা গুরুত্বপূর্ণ একটি পার্ট এখন অনুশীলন করব আপনারাও এই পার্টটি ভালোভাবে অনুশীলন করবেন কারণ সামনে আমরা আরবি উচ্চারণের নিয়মাবলীগুলো শিখব ইনশাআল্লাহ আমাদের এই অনুশীলনটি ওই সময় খুবই প্রয়োজন হবে এই জন্য আজকে আমরা অনুশীলনটি দেখিয়ে দিচ্ছি আগামী পার্টের প্রস্তুতির জন্য আপনারা এই অনুশীলনটি ভালোভাবে করবেন যেমন প্রথম পৃষ্ঠায় চলে যান অনুশীলনটি মুখস্থ করবেন এমনভাবে মুখস্থ করবেন যেন আপনার জিব্বার আগায় পড়াগুলো থাকে অনুশীলন এভাবে করবেন আলিফ খালি বায়ের নিচে এক নক্তা তায়ের উপর দুই নক্তা সায়ের উপর তিন নক্তা জিমের নিচে এক নক্তা হা খালি হয়ের উপর এক নক্তা দাল খালি জালের উপর এক নক্তা র খালি জায়ের উপর এক নক্তা সিন খালি সিনের উপর তিন নক্তা বদ খাদ খালি বদের উপর এক নক্তা প খালি ওয়ের উপর এক নক্তা আইন খালি গয়নের উপর এক নক্তা ফায়ের উপর এক নক্তা অফের উপর দুই নক্তা কাফের উপর কোনো নক্তা নেই তবে খেয়াল রাখবেন কফ দুই নক্তাওয়ালা কফ আর কাফ এটা পড়ার সময় এভাবে পড়বেন যে মদ্যখান পেঁচানো কাফ তার মাঝখানে একটি প্যাচ রয়েছে কিন্তু যুক্ত হয়ে লিখার সময় এই প্যাচটি আসে না আপনি চাইলে দিতেও পারেন তবে স্বাভাবিকভাবে এটা আসে না এটা শুধু বুঝার জন্য দেয়া হয়েছে যে দুই নক্তাওয়ালা কফ এবং মদ্যখান পেঁচানো কাফ লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ের এর উপর ইয়ের নিচে দুই নক্তা এবং এখানে ইয়াটি খালি রয়েছে মনে রাখবেন ইয়া যখন মাঝখানে আসে বা শুরুতে আসে তখন তার নিচে নক্তা দুটি দিতে হয় আর আগামীতে আমরা আরবি হরফের উচ্চারণ অর্থাৎ আমরা বলেছি যে মাখরাজ সতেরোটি এই মাখরাজ সম্পর্কে আমরা পড়ব ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته